প্রেম রসি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু প্রেম রসি দিয়া গলে রইয়াছ দূরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে প্রীতি করিয়া পাগল রসিকিয়া গলে রইয়াছ তোরে বন্ধু প্রেম রসিকিয়া গলে রইয়া தான் follow me.